যে এই কথা কেমনে কয় যে মানুষ বান্ধবরা ছিল আল্লাহ আমরা এদের জন্য দোয়া করি আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দেন আমিন বলেন আমিন আমিন এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে দেয় সন্তান আর মানুষ থাকবো না হ্যাঁ যখন দেখবো আমার পুরুষ বান্দর তো আমিও তো বান্দর নাকি তো বান্দর আমি কি করে বান্দরের কোনো ধর্ম নাই বলেন বান্দরের কোনো হ্যাঁ দেখবেন ফতে গাড়ে সব জায়গায় হ্যাঁ, একাম গুকাম করে কিরে ভাই সিরিয়াখানায় গেছেন বান্দরে বান্দরামি দেখছেন সিরিয়াখানায় দেখবেন হ্যাঁ আমনে চোখের সামনে আকাম করে বেরিস তাহলে আম করে কি বোঝায় জানেন বান্দরের গোষ্ঠী কয়া বান্দরের যেরকম ধর্ম নাই ফতেঘাটে আকাম করে অতএব মানুষ তোমাদেরও কোনো ধর্ম নাই তোমরাও বান্দরের মতো আকাম কুকাম করো এই শিক্ষাটা দেওয়ার জন্য এই থিওরিটা তারা আমাদের সামনে আছে কত বড় অসভ্য এরা যে পুরা পৃথিবীর সভ্য মানুষকে অসভ্য বানানোর জন্য এই বান্দরের থিওরি আমাদের সামনে আছে এই এই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি চলেন তা আপনার ছেলে বান্দরই হইব বালা হইতো না এ কারণে বালা যদি হইত হয় তাহলে তাকে কোরআন শিখাইতে হইব বলেন কি শিখাইতে হবে কোরআন শিখাইতে হবে কোরআন শিখাইতে হবে এটা আমি কেন বললাম কোরআন শিক্ষাটা মা বাবার কাছে কে পায় বলেন সন্তানে পায় এই জন্য কোরআন শিখানোর জন্য এই মাদ্রাসাগুলি কায়েম হয়েছে কথা বলেন ঠিক কিনা দায়িত্ব আপনাদের কিন্তু আপনারা দায়িত্ব পালন করতে পারেন না দেখা এই হুজুররা আপনাদের দায়িত্বগুলি পালন করে এই পাওনা কে কার কাছে পায় বলেন সন্তানে মা বাবার কাছে পায় আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি সবচেয়ে বড় পাওনা যেটা সন্তানে মা বাবার কাছে পায় আহা সেটা হইল সব সময় সন্তানের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা কি বলেন কি করা সন্তানের জন্য আল্লাহ আপনি আমার সন্তানকে মানুষ বানান আল্লাহ আপনি সন্তানকে আলেম বানান আল্লাহ তাকে দিনদার বানান তাকে মানুষের মতো মানুষ বানান তাকে সুসন্তান বানান এই দোয়াটি সন্তানের কাছে মা বাবা পায় কিন্তু এখনকার সমাজের মা বাবারা সন্তানের জন্য দোয়া তো করেই না উল্টা যদি টুলটা পাল্টা করে শয়তানে এই কি বলে সন্তানে তখন মা বাবা সমানে তাকে বদ্ধ দেওয়া শুরু করে কথা বলেন ঠিকই ঠিক না কিছুতে কিছু হইলে আল্লাহ রহমত আমাকে মা গো মুখ তো ফ্রি সমানে সন্তানকে বদ্ধ কর তোর উপর খোদা ঠাডা বরুক কয় কি কয় না আমাদের গ্রাম্য ভাষায় চাঁদপুরের ভাষায় কর তোর উপর খোদার কি বরক ঠাডা বরক আরও যে কত কথা মারা কয় ও মা ও বাবা আপনার দোয়া যেরকম আল্লাহ কবুল করে আপনার বদ দোয়াও কিন্তু আল্লাহ কবুল করে মনে রাখেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরে দেয় না তার মধ্যে একজন হলো মা বাবা তার দোয়া আল্লাহ ফিরে দেয় না বদ আল্লাহ ফিরে দেয় না আপনি যে বলছেন ঠাডা পড়ুক ঠাডা কিন্তু পড়বে বিপদ কিন্তু আসবে যেহেতু আপনি বলে ফেলছেন যখন আসবে তখন আর থামাইতে পারবেন না ওই সন্তান তখন বিপদগ্রস্ত হয়ে যাবে বিপদগ্রস্ত হয়ে গেলে সবাই তাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনি মা বাবা হিসাবে তাকে ছেড়ে চলে যেতে পারবেন না তখন নিজেই পস্তাইবেন আরে কেন বদোয়াটা দিলাম এই জন্য কখনো বদোয়া দিবেন না ছেলে মেয়ে যদি উল্টাপাল্টা করে দোয়া না দিলেও কমপক্ষে এটা বলেন আল্লাহ আমার ছেলে আমার মেয়ে বুঝে না আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন বদয়া দিবেন না রাজি আছেন না ইনশাল্লাহ রাজি আছেন দোয়া দিবেন কারণ দোয়া দ্বারা আল্লাহ সন্তানকে বড় বানায় কত বড় বানায় বাইজিদ বুস্তামের ঘটনা শুনেছেন আপনারা নাকি কত বড় আল্লাহর অলি না কার দোয়ায় মার দোয়ায় এই বাইজিদের হাতে একদিনে একদিনে কত বড় অলি হয়েছে দাঁড়াতে একদিনে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি কালিমা পইরা মুসলমান হয়েছে কেমনে আল্লাহ রবুল্লা আলমিন বাইজিদকে স্বপ্নে দেখায় বাইজিদ অমুক এলাকায় খ্রিস্টান পাদ্রীদের মিলন মেলা চলতেছে সব পাদ্রিরা একত্রিত হয়েছে সেখানে যাও ঢুকো কেমনে ঢুকমো আল্লাহ এগো পোশাক পরা ঢুকে যাও কারণ পোশাক পরা এখানে ঢুকা নিষেধ আল্লাহর আদেশ পাইয়া ঢুকছে ঢুকার পরে সেখানে যে পড়ছে খ্রিস্টানদের মিলন মেলা পাত্রীদের ওয়াজ চলে ওয়াজ বহুত কিছু চলতে আছে বাইজিদ বুস্তামি বসে রইছে তো এদের ওই দিন কাজ ছিল এরা খ্রিস্টান নেতা ঠিক করবে পোপ পোপ খ্রিস্টান পাদ্রীদের যে মহান নেতা হয় তাকে পোপ বলে পোপ ঠিক করবে তো যখন পোপ ঠিক হয়ে গেছে এখন পোপ সমাপনী ভাষণ দিবে ইস্টিজে উঠছে বাইজিদ বুস্তামি সাধারণ মানুষের পাদ্রীদের কাতারে বসে আছে উডার পরেই পোপের মুখ বন্ধ হয়ে গেছে কথা বলতে চায় বলতে পারে না ইস্টিজ খালি কাঁপে ইস্টিস খালি কি সবাই ধরছে কি আপনি পোপ আপনার স্টিজ কাঁপে কি ভয় পাইছেন না কিরকম কাঁপতাছেন কাপ কথা বলতে পারতেছেন না কি হয়েছে কি কোনো সমস্যা না সমস্যা না তো কথা বলেন না কেন এই মজলিসের ভিতরে একজন মোহাম্মদি আসছে কে আসছে একজন তার কারণে আমার কথা আটকে গেছে আমার ইস্টিস কাঁপতেছে বলেন কে ক হ্যাঁ ক সে কে আপনাকে এইভাবে জাদু করছে ইয়ে করছে বলেন তার কল্লাটা উড়ে দিই না থামো আসছে যখন আমি তাকে কিছু প্রশ্ন করি যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ছেড়েই দিব আর যদি উত্তর দিতে না পারে উড়াই দেব আই কে মোহাম্মদী দাঁড়াও বাইজিদ গোস্তামি দাঁড়ায় গেছে প্রশ্ন বলো প্রশ্নের উত্তর দাও কি প্রশ্ন একটা একটা করতে করতে বাষট্টিটা প্রশ্ন করছে কয়টা একটা প্রশ্ন ছিল এমন এক বলো যে একের দুই নাই এমন দুই বলো যেই দুইয়ের তিন নাই এমন তিন বলো যেই তিনের চার নাই এভাবে করতে করতে বাষট্টিটা প্রশ্ন করছে বাইজিৎ বাষট্টিটা প্রশ্নের উত্তর দিয়েছেন একটাও আটকাইতে পারে নাই বাইজিৎ কয় আমারও তো বাষট্টিটা করছেন আমি একটা প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তর দেন কী বলেন তো আসমানও আল্লাহ রব্বুল আলমিন গেট দিয়ে তালা রেখেছেন তালা দিয়ে রেখেছেন জান্নাত আল্লাহ গেট দিয়ে তালা দিয়ে রেখেছেন এই জান্নাত আর আসমানের গেটের তালা কোন চাবি দিয়া খোলা হয় বলেন তো ওই চাবিটার নাম কি কোন চাবি দিয়া খোলা হয় পুপচুপ হয়ে গেছে কোনো শব্দ নাই সবাই ধরছে পাদ্রীরা ঘটনা কি আপনি কি জানেন না উত্তর জানি বলবো না বললে তোমরা মানবে না কেন মানবো না সত্য হইলে অবশ্যই মানবো যদি উত্তর সত্য হয় এটা যদি সত্য হইলে অবশ্যই বলো মানবা তো হ্যাঁ আসমান আর জান্নাতের চাবি হলো মোহাম্মদুর রসুল এটা সত্য ক হ্যাঁ কতদিন লুকাইছি এটাই সত্য তাইলে আর আমরা কেন খ্রিস্টান ধর্মে থাকবো বাইজিক হাত বাড়াও আমাদেরকে এই কালিমা পড়ে মুসলমান বানাও পাঁচ লক্ষ পাদ্রি সেদিন বাইজিদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে কেমনে মায়ের দোয়ায় আল্লাহ আকবর বান্দারে ইতিহাসের পাতায় লেখে বাইজিদের বয়স যখন চার থেকে পাঁচ বছর বাইজিদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমাদের নবীর মতো অল্প বয়সে বাইজিদ এতিম হয়ে যায় বাবা নাই মা পরেশান হয়ে গেছে সংসার চলে না কত কষ্ট কইরা সংসার চালায় কিভাবে সংসার চালায় বাইজিতকে সাথে নিয়া মানুষের বাড়িতে যাইয়া বুয়ার কাজ করে জিয়ের কাজ করে সারাদিন কাজ করে কিছু খানা পাইলে এই খানাগুলি আইনা রাত্রে মাও খায় বাইজিদও খায় এভাবে তাদের জীবন চলে বাইজিদের বয়স যখন ছয় হয়ে গেল মা পেরেশানির মধ্যে পড়ে গেছে কি পেরেশানি আরে এভাবে যদি চলতে থাকে বাইজিত তো অমানুষ হয়ে যাবে বাইজিত তো মানুষ হবে না কারণ গরিবের সন্তানেরা এভাবে চললে মানুষ হয় না তারা অমানুষ হয়ে যায় এই জন্য বাইজিদকে কিভাবে মানুষ করবে মায় পেরেশানির মধ্যে পড়ে গেছে মায় পাড়া প্রতিবেশীর সাথে মশোয়ারা করে আমার বাইজিদ বড় হচ্ছে তাকে আমি মানুষ বানাইতে চাই কিভাবে বানাবো সবাই মিল্লা বাইজিদের মাকে বলে বাইজিদের মা উমুক এলাকায় যান একজন বড় আল্লাহর অলি আছে এই অলির কাছে দিয়ে আসেন আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে অলির কাছে যখন কোনো শিশু বাচ্চাকে দিয়ে আসে অলি ওই শিশু বাচ্চাকে পড়াশোনা করাইয়া বড় করে আলেম বানায় মহাদ্দেশ বানায় ফকি বানায় অলি বানায় এটা অলির গুণ অলি মানুষ বানাইতে পারে ওই অলির কাছে দিয়ে আসেন মা সন্ধান পাইয়া বাইজিৎকে নিয়ে অলির কাছে যায় অলির কাছে যাইয়া অলির সাথে কথাবার্তা বইলা বাইজেদকে দিয়া যখন চলে আসে আল্লাহর অলিকে বলে ওগো আল্লাহর অলি বাইজিদের বাবা নাই আমি তার মা অন্যের বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করি আমার সংসার চালাইতে কষ্ট হয় অলি গো আপনার কাছে একটা আবদার বাইজিদকে দিয়ে গেলাম যতদিন বাইজিদকে আপনি আপনার মতো অলি না বানায়া দিবেন ততদিন পর্যন্ত আপনি বাইজিদকে ছুটি দিয়েন না ছুটি দিয়েন না আহ কত কঠোর হয়ে গেছে মা আল্লাহ একবার ঠিক আছে মা আপনার সাথে আমার ওয়াদা বাইজিদকে যতদিন পর্যন্ত আমার মতো অলি না বানায় দিব ততদিন পর্যন্ত ছুটি দিব না চলে গেছে বাইজিদ পড়াশোনা শুরু করে দিছে কোরআন শরীফের সবক নিছে দুই তিন মাসের ভিতরে হঠাৎ একদিন বাইজিদের দিলের ভিতরে <coughs> একটু মাকে দেখার আগ্রহ জন্মাইছে উস্তাদের কাছে যায় বলে উস্তাদ ওগো উস্তাদ আমার বাবা নাই শুধু মা আছে আমার সাথে কত সহপাঠীরা পরে সবার মা আছে বাবা আছে কিছুদিন পর পর সবাই বাবা নয় মা কেউ না কেউ আইসা সন্তানগুলিকে দেখে যায় কিন্তু আজকে তিন চার মাস হয়ে গেল আমার মা আসে না তিন চার মাস হয়ে গেল মার চেহারাটা দেখি না একটু দেখতে মন চায় আপনি আমাকে একটু ছুটি দেন আমি মায়ের চেহারাটা দেখে আবার চলে আসবো যখন এই আবেদন করলো উস্তাদ পেরেশানির মধ্যে পড়ে গেল হায় হায় কিভাবে ছুটি দেই মার সাথে তো ওয়াদা যতদিন পর্যন্ত আমার মতো অলি না বানাবো ততদিন তাকে ছুটি দিব না এখনও তো বাইজিদ অলি হয় নাই যদি আমি এখন ছুটি দিয়ে দেই মার সাথে ওয়াদা ভেঙে যায় আর যদি ছুটি না দিয়া আটকায় রাখি তাহলে শিশু বাচ্চার দিল ভাঙা যায় কষি দিল ভাঙা যায় ছুটি দিল দিল ভাঙ্গে না দিলেও দিল ভাঙ্গে না দিলে বাচ্চার দিল ভাঙ্গে দিলে মার দিল ভাঙ্গে কি করবে ওস্তাদ পেরেশান হয়ে গেছে বুদ্ধি বাইর করছে দেখি একটা সিস্টেমে আটকায়া দেয় যাইতে যাইতে না পারে যাতে তার মনটা নিজে নিজেই ঠান্ডা হয়ে যায় যাতে না ভাঙ্গে কি সিস্টেম বাইজিদকে ডাক দিয়ে বলে বাইজিদ কোরআন শরীফটা নিয়ে আস বাইজিদে কোরআন শরীফ নিয়ে আসছে আসার পরে বাইজিদ উস্তাদ একটা সীমানা দেখাইছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এতগুলি পৃষ্ঠার সবক যদি আজকের ভিতরে দিতে পারো তাইলে তোমাকে ছুটি দিব আর আজকের ভিতরে যদি দিতে না পারো তাহলে তোমাকে ছুটি নাই এত বেশি সবক দিছে একদিনে ইয়াদ করা সম্ভব না বাইজি যে পড়া শুরু করছে দেখে হ্যাফজ হয় না ইয়াদ হয় না অনেক সবক কিন্তু বাইজিদের দিল মার কাছে ছুটে গেছে কি করবে কি করবে বাইজিদের জীবনীর মধ্যে লেখে রে বাইজিদ যখন সব ছাত্ররা রাত্রেবেলা ঘুমায় গেছে উস্তাদও ঘুমায় গেছে ছাত্র ঘুমায় গেছে বাইজিদ শেষ রাত্রে যখন সবাই উঠে তার আরো অনেক আগে উঠা গেছে ওইটা অজু বানাইয়া কোরআন শরীফটাকে সামনে নিয়া দুই রাকাত নফল নামাজ পয়রা পয়রা শেষ রাত্রিতে আল্লাহর কাছে হাত উঠাইয়া কাঁদে আর বলে আল্লাহ মাকে তো দেখতে চাইছি উস্তাদ আমাকে এতগুলি সবক দিছে এতগুলি সবক আমার দ্বারা হেফজ করা সম্ভব না আমার ব্রেডে ঢুকে না আল্লাহ মাকে দেখতে যাব আপনার কাছে একটা আবেদন আল্লাহ এই কোরআনগুলি আপনি আমার ব্রেনের ভিতরে ঢুকায়া দেন আমার ব্রেনের ভিতরে ঢুকায়া দেন শিশু বাচ্চা আল্লাহ আকবর কচিয়া গুণামুক্ত হাত আল্লাহর কাছে উঠাইয়া লম্বা সময় হাত উঠাইয়া কান্নাকাটি করছে কান্নাকাটি শেষ করে এবার কোরআন শরীফ নিয়ে বসছে বৈশা যখন এক একটা আয়াত পরে পড়ার সাথে সাথেই ব্রেনের ভিতরে ঢুকে যায় এক একটা আয়াত পরে ব্রেনের ভিতরে ঢুকে যায় অল্প সময়ের ভিতরে হুজুরের ওস্তাদের সবক তার ইয়াদ হয়ে গেছে সবক যখন ইয়াদ হয়ে গেছে এবার উস্তাদের কাছে যায় বলে উস্তাদ সবকিয়াত উস্তাদ বলে বাইজিদ রে কেমনে পাল্লি কিভাবে সম্ভব হইল বাইজিদে বলে উস্তাদ জি আমার কোনো কারামতি না আমার আল্লাহর কাছে শেষটা টুইটা চোখের পানি ফেলছি এই চোখের পানির বদৌলতে আল্লাহ আমার বেনের ভিতরে সবকগুলি ঢুকায় দিছে উস্তাদ বুঝে ফেলছে এটা কোনো সাধারণ যুবক না এটা অসাধারণ একটা যুবক তৈরি হচ্ছে বলছে ঠিক আছে যাও যাও যাও কিন্তু উস্তাদ পেরেশানি হায় রে মার কাছে কি জবাব দিব উস্তাদ বাইজিদ বাড়িতে আসছে আইসা দেখে মার দরজাটা বন্ধ বাইর থেকে আওয়াজ দেয় আম্মা দরজা খোলেন দরজা খোলেন কে তুমি কে তুমি আমি বাইজিদ না না না আমার বাইজিদ আমার কাছে আসতে পারে না উস্তাদের সাথে ওয়াদা উস্তাদ যতদিন পর্যন্ত তার মতো অলি না বানাবে ততদিন পর্যন্ত উস্তাদ ছুটি দিবে না মাত্র তিন চার মাস হয়েছে এখনো তো বেলায়াতের মাকামে পৌঁছো নাই তুমি আমার বাইজিদ না যাও যাও যাও ফিরত যাও আমি তোমার জন্য দরজা খুলব না যত চেষ্টা করো দরজা খুলব না যতদিন পর্যন্ত উস্তাদের মতো অলি না হবা ততদিন পর্যন্ত আর আমার কাছে আইসো না দেখছেন নি মা কারে কয় মা কারে কয় শিখেন এখনকার সন্তান দরকারে মাদ্রাসায় দিয়া এক সপ্তাহ না যাইতে হুজুর বাড়িতে বিয়ে আছে হুজুর তার খালা আইছে তার মামা আইছে উমুক আইছে থমুক আইছে হুজুর বাড়িতে একটু পিঠা বানাইছে একটু গোলাঢারে ছুটি দেন কথা বলেন ঠিকই না আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন মা কত শক্ত হয়ে গেছে দিনের ক্ষেত্রে বাইজিদকে পাঠাইয়া দিয়া এবার মায় আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ কলজাটা সিরা যাইতেছে আমার একমাত্র সন্তানটাকে ঘরে ঢুকতে দেই নাই কল যেটা সিরা যাইতেছে কিন্তু আল্লাহ সন্তানকে মানুষ বানাইতে চাই এই কারণে তাকে প্রশ্রয় দেই না আল্লাহ আপনার কাছে আবেদন আপনি আমার সন্তানকে বড় আলেম বানান বড় মহাদ্দেশ বানান বড় অলি বানান দোয়া চলতেছে অনবরত বাইজিদে মাদ্রাসায় গেছে যে আর কোনো কথা নাই শব্দ নাই বাইজিদ পড়াশোনা শুরু করছে চলতে চলতে চলতে চলতে চলতে চলতে বারোটা বছর চলে গেছে মায় দিয়ে আসছে ছয় বছরের মাথায় এই ছয় বছরের পরে আরো বারো বছর এই মোট যখন আঠারো বছর বয়স হয়ে গেল বাইজিদের এই আঠারো বছর বয়সে বাইজিদ মহাদ্দেশ হয়ে গেছে মুফাসের হয়ে গেছে ফকি হয়ে গেছে যত জাহিরি এলেম দরকার সব জাহিরি এলেমের আলেম হয়ে গেছে বাড়ির কথা এখনো উস্তাদকে বলে না এখনো শুধু এবাদতে কাটায় আর খালি জ্ঞান বাড়ায় এবাদতে কাটায় মোতালা করে খালি জ্ঞান বাড়ায় এর মধ্যে একদিন উস্তাদ স্বপ্ন যুগে দেখতাম মা প্রতি রাত্রি বাইজিদের জন্য আল্লাহর কাছে হাত উঠে শুধু কান্দে এর মধ্যে উস্তাদের কাছে উস্তাদ একদিন শুয়ে আছে রাত্রেবেলা গভীর রাত্রে উস্তাদ স্বপ্ন দেখে রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে উস্তাদের মাদ্রাসায় হাজির আইসা উস্তাদের কাছে আইসা বলে রই ওরে বাইজিদের উস্তাদ বাইজিদ তো জাহিরি এলেমের বাদশাহ হয়ে গেছে আজকে আমি নবী আসছি আজকে আমি তাকে বাতিনি জগতের বাদশাহ বানাবো বাদশাহ কিভাবে আল্লাহ রসুল বলে ওস্তাদ আমি তার জন্য বেলায়েতের পাগড়ি নিয়ে আসছি বেলায়েতের পাগড়ি আমি পাগড়িটা আপনার মাথায় পড়াইয়া দিয়ে গেলাম আপনি ঘুম থেকে উইঠা পাইজিদের মাথায় পড়ায়া দিবেন এটা হলো বেলায়েতের পাগড়ি ওলি হওয়ার পাগড়ি এই পাগড়ি আমি নবী মোহাম্মদ দিয়া গেলাম আল্লাহ আকবর উস্তাদ ঘুম থেকে ওইটা কে বুকে টান দিয়ে বলে রে বাইজিদ রে কত বড় সৌভাগ্যবান রে তুই রহমতুল্লিল আলামিন তোকে পাগড়ি দিয়া গেছে বেলায়েতের পাগড়ি আয় আয় আয় আয় উস্তাদের কোলে আয় উস্তাদ বাইজিদরে বকে নিয়া তার মাথার ভিতরে বেলায়েতের পাগড়ি পরায়া দেয় পরায় দিয়া বলে আল্লাহ রসুল যাওয়ার সময় বইলা যায় উস্তাদ তাকে বেলায়েতের পাগড়ি পড়ায় দেয়া তাড়াতাড়ি মার কাছে পাঠায়া দেন তার মায়ের বুড়া বয়সে উপনীত হয়ে গেছে কখন জানি দুনিয়া থেকে চলে যায় মার কাছে পাঠায়া দেন উস্তাদ বেলায়েতের পাগড়ি পড়াইয়া বলছে যা রে বাবা যা যা মার কাছে যা এদিক দিয়ে মারও স্বপ্ন যুগে আল্লাহ রসুল দেখায় ও বাইজিদের মা বাইজি দেখুন জহিরি জগতেরও বাদশাহ হয়ে গেছে বাতিনি জগতেরও বাদশাহ হয়ে গেছে এখন আসতেছে বাইজিদের উস্তাদের মতো অলি হয়ে গেছে আজকে আর দরজা বন্ধ রাখো না আজকে আসলে দরজাটা খুইলা বাইজিদকে তোমার বুকে টাইনা নিও মারও স্বপ্ন দেখায় উস্তাদেরও স্বপ্ন দেখাইছে মা বেকুল হয়ে গেছে যখন আসছে এবার দরজা খুলে পুকুরে বলে হায় হায় বাবা গত বারোটা বছর এমন দিন যায় নাই যে দিন তোর জন্য আল্লাহর কাছে আমি তোর মা দোয়া করিনি দোয়া করে আল্লাহ যতটুকু দিছেন তো দিছেন বাকি আপনি তাকে আমার দোয়ায় পুরা জগতের অলিদের বাদশা বানায় দেন এমন বাদশাহ বানাইছে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি তার হাতে কালী বাবুরা মুসলমান হয়েছে একমাত্র মার দোয়ায় কার দোয়া বলেন হ্যাঁ এই দোয়াটা সন্তানে মা বাবার কাছে পায় এই জন্য আপনি প্রতি ওক্তে প্রতিবেলায় প্রতিদিন একটু সন্তানের জন্য দোয়া করবেন সন্তান যদি অবাধ্য থাকে তাও হেদায়তের দোয়া করবেন বাধ্য থাকলে তার কল্যাণের দোয়া করবেন আল্লাহ রসুল কোরআনে সন্তানকে বাধ্য বানানোর সন্তান যাতে মা বাবার কথা মতো চলে এরকম একটা দোয়া শিখেছে শিখবেননি রব্বানা আলা তুজিক রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলেন রব্বানা হাবলানা من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লামা তকুসমানি সাহেব হাফিজুল্লাহ এক রিসালার মধ্যে লেখছেন কেউ যদি এই দোয়াটা নিয়মিত করে তাহলে আল্লাহ তার সন্তানকে তার বাধ্য বানিয়ে দিবে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে এই হকগুলি আদায় করেন আমি যেগুলি বলছি এই একটা একটা করে সবগুলি বলতে পারি না এই সময় অনেক হয়ে গেছে এগুলি আদায় করেন সন্তান বড় হইলে আপনার হক আদায় করবে মনে থাকুন ইনশাল্লাহ আলোচনা শেষ আচ্ছা জি এই অল্প সময়ের জন্য সন্তানের হক কি বলছিলাম একটা কোরআন শরীফ শিখাইতে হইব নাকি মনে আসেনি জি বলতেছি কোরআন শরীফ শিখাইতে মনে আছে না এই কোরআন শরীফ তো আপনি দায়িত্ব পালন করতে পারেন না কারণ আপনি ব্যবসায়ী আপনি চাকরিজীবী অমুক তমুক এটা সেটা কত কিছু আপনি যদি আপনার সন্তানের এই হকটা আদায় করতে পারেন এই কারণে মাদ্রাসায় দিবেন কই দিবেন মাদ্রাসা তো পড়াচ্ছে নাকি দায়িত্ব ছিল আপনার আপনি শিখাবেন আপনি যেহেতু পারেন না বিভিন্ন কারণে কিন্তু মাদ্রাসা তো আপনার জন্য খোলা সেখানে দিলে তারা আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দেবে কিন্তু সেখানে সন্তান দিলেই হবে না সেখানে আরও কিছু দায়িত্ব আছে কি সেটা হলো একটু মাদ্রাসার দিকে খেয়ালও করতে হবে যদি প্রয়োজন হয় কখনো কোনো আর্থিক প্রয়োজন হয় তাহলে সেদিকেও খেয়াল করবেন কারণ এটা মনে রাখেন সন্তান মানুষ হওয়ার আরেকটা আমল আছে কি সন্তানের নামে সময়ে সময়ে একটু সৎকা করবেন কি করবেন বলেন এ আপনারা আমার ওয়াজ বুঝতেছেন এই মুফতি তকি উসমানী সাহেব হাফিজাউল্লাহ রফি উসমানী রহমতুল্লাহ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ফকি মুফতি আরবের শায়েখেরা ওনাকে শায়েক মানে তকি উসমানী সাহেব পাকিস্তানের এ ওনার আব্বা ছিলেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি শফি সাহেবের একটা আমল কি ছিল জানেন উনি যে আয় করতেন এই আয়টাকে তিন ভাগ করতেন কয় ভাগ এক ভাগ নিজের পরিবারের জন্য আরেক ভাগ নিজের এবং মেহমানদারির জন্য আরেক ভাগ তিনি সন্তানদের পক্ষ থেকে সৎকা করে দিতেন কার পক্ষ থেকে বলেন এই সন্তানদের পক্ষ থেকে এটা আমি মাজালিস হাকিমুল উম্মার ভিতরে পেয়েছি এই কথাটা এই সন্তানদের পক্ষ থেকে সৎকার কারণে কি হয়েছে জানেন এই দুই সন্তানকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ফকি মহাদ্দেশ বানাইছে এই সৎকার কারণে এই কারণে সময়ে সময় একটু সৎকাও করবেন সন্তানের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসাটা আছে তো এই মাদ্রাসাটার জন্য একটু অল্প